তোমাকে নিয়ে মাঝে মাঝে খুব ভাবি অবশ্য ভাবতে হয় নিজের এবং মনের তাগিদে এমনটি যদি হতো তোমাকে সবখানেই পাওয়া যেত প্রকৃতির নিসর্গতায় কিংবা অলস দুপুরের উৎসতায় তাহলে আমি তোমাতেই সমর্পিত হতাম যেটুকুতে তুমি খুশি এবং তৃপ্ত তোমার দূরত্ব আমাকে ভীষণভাবে মর্মাহত করে তথাপি খুব কাছে টানে বনানী স্নিগ্ধ ছায়া তুমি গ্রীষ্মের তপ্ত দুপুর আমি পথ পথিকীর্তি তবু প্রশান্তির আলিঙ্গনে হয় সে আমার নির্ভরতা তুমি আমার সবটুকু প্রশান্তি তুমি আমার ক্লান্তির লগনে সব কিছু বিস্তৃতির অতলে হারিয়ে যাবে তোমার সুনিপুণ অভিব্যক্তি ছাড়া আধু স্মৃতি নিয়ে তুমি আমার জীবনে আছো থাকবে শেষ বিন্দু পর্যন্ত